ওকে আজকে আমরা একদম ছোটোখাটো একটা ক্লাস হবে এসিওর একটা ছোট্ট একটা পার্ট নিয়ে কারণ এসিও একটা বিশাল একটা পার্ট তার মধ্যে আজকে আমরা যে টপিকটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং অথবা do follow SEO profile backlink okay তার আগে আমরা চলে যাব হচ্ছে আমাদের রেকর্ড হচ্ছে আমরা ফাইবারে চলে যাই একটু আপনাদের দেখাই যে ফাইবারে দেখেন ডু ফলো বা প্রোফাইল ব্যাকিংয়ের কী ধরনের কাজ আছে তো আমরা এখানে লিখতে পারি ডু ফলো প্রোফাইল ব্যাকলিং অথবা do follow backlink do follow backlink এখানে সার্ভিস খুব একটা নাই ফাইবার এটা চুজ করছে কারণ হচ্ছে ফাইবারে এই সার্ভিসটা খুবই পছন্দ করে আর এখানে কোনো গ্যারান্টি কোনো সার্ভিস নাই ধরেন ফেসবুকে আমরা যেমন পোস্ট করি বিশটা পোস্ট করি বা পঞ্চাশটা পোস্ট করে বাইরকে ডেলিভারি দিয়ে দিই বিনিময়ে আমাদেরকে বিশ ডলার তিরিশ ডলার দেয় এখানে সেম তো আপনাকে বিশটা পঁচিশটা তিরিশটা করে ব্যাকলিং করতে হবে বিনিময়ে টাকা নিতে হবে এখানে প্রায় আট হাজার সার্ভিস আছে টোটাল এখানে আট হাজার সার্ভিস আছে আমরা যদি অনলাইনে দেখি এই সার্ভিসটার ভিতরে মাত্র এক হাজার সার্ভিস আর এখানে যারা কাজ করে তারা খুবই অল্প দিনের ভিতরে টপ রিলেটেড সেলার হয়ে যায় এসিওর কাজটা খুব মার্কেট প্লেসে বেশি পাওয়া যায় কারণ এসিও ছাড়া কোনো ওয়েবসাইট কখনো গুগলের ফার্স্ট পৃষ্ঠে আসতে পারে না এই ব্যাকলিং ছাড়া তো এসিও অনেক বড় একটা ফ্যাক্টর তো আসলে আমরা এত বড় ফ্যাক্টর আসলে দুই তিন মাসে মানে ক্লাস করে শেষ করা সম্ভব না তো আমরা দুই তিনটা ট্রফিক শিখবো এসিওর যেগুলো থেকে আমরা আর্ন করতে পারি আর কি তো আমরা একটু দেখি একটু আমরা যদি এখানে থেকে দেখি এই মেয়েটা কত সালে আসছে আর দেখেন কি পরিমাণ কাজ আছে ওদের ফাইবার চুজ করছে আমি কয়েকটা গিক অ্যাপ্লাই করছি দেখেন তেষট্টিটা অর্ডার আছে পঁয়ত্রিশটা অর্ডার চলতেছে একটা অর্ডার চলতেছে তিয়াত্তরটা অর্ডার চলতেছে তিয়াত্তরটা অর্ডার যদি মিডিয়ামে সাতশো ডলার করে দৌড়ে তাহলে হিসাব করেন প্রায় এখানে তিয়াত্তর সাতশো করে ধরলে প্রায় ষাট লাখ টাকার মতো কাজ আছে বিশ ডলার আর এই যে এই ছেলেগুলো দেখেন কত সালে আসছে আঠারোর দিকে আসছে আঠারোর দিকে আসছে লেভেল টু সেলার উনিশের দিকে আসছে পাঁচশো আটটা কাজ করছে তারপরে হচ্ছে আপনার এই ছেলেটা আসছে উনিশের দিকে একশো নয়টা কাজ করছে শুধু তারা এসিও e নিয়ে কাজ করে এটা অনেক পুরাতন খেলোয়াড় মেবি হ্যাঁ দশ হাজার পাঁচশোটা কাজ করছে দুই সালে আসছে তো যারা এসিও রিলেটেড কাজ করে তারা শুধু এসিও নিয়েই কাজ করে কারণ তাদের অন্য কোনো সার্ভিস দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ এসিওতে কাজের কোনো বিকল্প নাই আপনারা এসিও নিয়ে যদি কাজ করেন এখানে গিগ পাবলিশ করার সাথে সাথে আপনারা এস এম এস পাওয়া শুরু হয়ে যাবে যদি ভালোভাবে গিগ পাবলিশ করতে পারেন এটা এটা নিয়ে যদি শুধু অ্যাক্টিভও থাকেন বাইরে কোর্স নাও করেন তারপরে এখান থেকে কাজ পাওয়া সম্ভব লিঙ্ক বিল্ডিংয়ের প্রচুর কাজ পাওয়া যায় দেখছেন একটা সার্ভিসই কিন্তু তারা বারে বারে দিতেছে এই যে আমরা যদি প্রোফাইলগুলো দেখি দেখেন একটাই কি দিবে ওকে আমরা বুঝতে পারছি হ্যাঁ complete booster SEO campaign okay এটা এসিও e কাজ ডু ফলো এসিও ব্যাকলিং তারপর হোয়াইট হ্যাট দিছে ডু ফলো এটা ডিএ মানে ডিএ হচ্ছে হচ্ছে ডোমেন অথরিটি আর পিএ পিএ থাকবে হচ্ছে পেজ অথরিটি ডোমেন অথরিটি এবং পেজ অথরিটিটা কি আবার ঠিক আছে এটা এটা হচ্ছে ডোমেন ডরেন আমাদের ইনস্টিটিউট নাম হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট এটা হচ্ছে ডোমেন ডট কম এটা হচ্ছে ডোমেন আর পেজ মানে পিসটা ঠিক আছে এটা সব কিছুই হচ্ছে আমরা চেক করতে পারবো ধরেন আমরা একটা ওয়েবসাইটে চলে যাই যেমন smartphone okay smart smart phone তো এই এই ওয়েবসাইটটা যখন আমরা সার্চ সার্চ করব দেখেন এখানে টপ টেন মানে স্মার্টফোন অ্যামাজন এগুলা প্রথম যে কটা পাবেন যেমন অ্যামাজন আলিবাবা তারপরে এগুলো যদি পান ইউকেপিডিয়া এগুলো যদি পান এগুলা থেকে দূরে তারপরে যারা আছে তারাই হচ্ছে কোম্পানি এখানে যদি একটা কিওয়ার্ড দেয় ধরেন এবার আমার সার্চ করলাম বেস্ট বেস্ট স্মার্ট স্মার্টফোন দুই হাজার বাইশ তো আমি এই কিওয়ার্ডটা সার্চ করলাম তো আমার যেহেতু ফোন দরকার বা ফোন কেনার দরকার যদি আমি এটা নিয়ে সার্চ করি এখন যারা এখানে আছে প্রথমে যারা আছে তাদেরগুলোই কিন্তু আমি সার্চ করব। যে দেখি ওয়েবসাইটটা কীরকম বেস্ট স্মার্টফোন কি তো যাই দেখব যে কোনটা ভালো লাগে ধরেন আমার এই ওয়েবসাইটের ঢুকলাম আমি ঢুকে আমি কয়েকটা ফোন দেখব যদি ভালো লাগে অবশ্যই কিনবো আর যদি ভালো না লাগে সমস্যা নেই কিনবো না দেখেন এখানে Samsung Galaxy S twenty five G আঠাশ মানে ফাইভ জি একশো আঠাশ জি দেওয়া আছে কত ডলার এখানে পার মান্থ এটা মনে হয় কিস্তিতে দেওয়া যাবে না আটশো পঁচাশি ডলার মেবি আটশো পঁয়ষট্টি ডলার ওকে টোটাল কস্ট তো এখানে দেখেন ফোনগুলো যদি কারো প্রয়োজন হয় এভাবে সার্চ করবে ধরেন আমার একটা গাড়ি দরকার তো যার গাড়ি দরকার তিনি তো আর আগে শোরুমে যাবে না ঠিক আছে আগে তারা গুগল দেখবে যে গুগলে কীরকম রিসার্চ করবে যদি ভালো লাগে আমরা যেমন এগুলো অর্ডার আমরা যেমন ওয়েবসাইট থেকে অর্ডার করি না কিন্তু বাইরের লোকেরা এখান থেকে অর্ডার করে ওয়েবসাইট থেকে অর্ডার করে ডাইরেক্ট একদম অর্ডার করে তারপরে টাকা দিয়ে দেয় তারপরে ওদের মানে প্রোডাক্ট বাড়িতে চলে যায় এখানে সব টাস্টেড ওয়েবসাইট তো এখানে যে এই যে ওয়েবসাইট একটা কিওয়ার্ড এটা হচ্ছে কিওয়ার্ড যেটাতে সার্চ করে আমরা সহজে কোনো ওয়েবসাইট বা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস আমরা খুঁজে বের করব। ধরে না এইখানে আমার দরকার হচ্ছে স্মার্টফোন দুই সালে সেরা স্মার্টফোনটা দরকার আমি কিনবো কারণ এখানে যারা এই কিওয়ার্ডটাতে সার্চ করবে একশো জনের ভিতরে তারা কিন্তু মনে করেন নব্বই জনে কিন্তু এখানে কেনার জন্য আগ্রহী বিদায় কিন্তু এই কিওয়ার্ডটা দিকে সার্চ করবে এটা হচ্ছে এবার যদি আমরা দেখি ধরেন এখানে দশটা পেজ কিন্তু শো করতেছে দেখছেন গুগল কিন্তু দশটা পেজ শো করতেছে এখানে যদি গুনেন দশটা পেজ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা আটটা নয়টা আর হচ্ছে দশটা দশটা এখানে আরও কিছু আছে এক্সটার্নাল যেমন এই যে ইউকিপিডিয়া আছে টপ স্টোরিজ আছে এগুলো বাদে ঠিক আছে অ্যামাজন আছে এটা বাদে দশটা কিন্তু এখানে শো করবে টোটাল এই দশটার ভিতরে যখন কোনো বায়ারের বা আমাদের যদি কোনো প্রোডাক্ট দরকার পড়ে আমরা কিন্তু দশটাই দেখব এই দশটাই কিন্তু দেখব তারপরে হয়তো দুই নাম্বার তিন নাম্বার পেজে যাব সর্বোচ্চ তিন থেকে চার নাম্বার পেজে যাব দেখার জন্য তারপরে তার লাস্টের দিকে যাব না তো এবার এই ওয়েবসাইটগুলো কিভাবে আমরা দেখব যে এটা ফার্স্ট পজিশনে আসছে তো এটা কিভাবে আনছে তারা আমরা যদি একটা এক্সটেকশন নামাই নাম হচ্ছে মোজো মোজো বার এখানে এক্সটেকশনও পাবেন আপনারা মোজো লেখলে পেয়ে যাবেন আমি এক্সটেকশনে নামাই মোর থেকে চলে গেলাম এক্সটেকশনে এক্সটেকশনে আসার পরে এখানে সার্চ করি ওকে আমি সার্চ করি মোজো আমরা দেখব যে তারা এখানে কেমনে আসলো এই কিওয়ার্ড দিয়ে ঠিক আছে এখানে কেমনে আসলো তো এটা দেখার জন্য আমরা চলে যাব মোজ মোজ মোজ লিখলে পেয়ে যাব এই যে এখানে আছে দেখছেন মোজবার এটা হচ্ছে আমরা তাদেরকে সব কিছু আইডেন্টিফাই করার জন্য তারা কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করছে দেন কিভাবে তাদের ডিএপি কত আমাদের আছে কত এগুলো দেখে সব কিছু রিসার্চ করে কাজ করতে হবে তো আমরা এখানে ক্লিক করি ক্লিক করে অ্যাড এ ক্রোমো অ্যাড এক্সট্রিকশন আমরা ক্লিক করে ফেললাম আর এখান থেকে আমাদের সাইন আপ করতে হবে তো আমার অবশ্য অলরেডি সাইন আপ করা আছে তো আমি আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে ওয়েবসাইটে চলে গেলাম মোজো নামের মোজো বার ওয়েবসাইট মোজো লেখলে হয়ে যাবে আপনারা প্রথমে একটা ওয়েবসাইট পাবেন যদি কোনো বায়ার যদি আপনাদের এই ধরনের কাজ দিতে চায় তাহলে অবশ্যই আগে চেক করে নেবেন বায়ার আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে আমার ওয়েবসাইটের ডিএপিএ কত ঠিক আছে ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি তো এটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে এখানে মোজ লেখলেই আপনারা প্রথমে একটা ওয়েবসাইট পাবেন মোজো বার তো এটা লেখার পর আমি এটা পিন করে দিই মোজো বারটা ওকে পিন করা হয়ে গেছে তো ওয়েবসাইটে চলে আসলাম এখানে দেখেন আপনাদের সাইন আপ করার অপশন থাকবে যদি সাইন আপ করার অপশন না তান তাহলে লগিং অপশনে ক্লিক করেন লগিন অপশনে ক্লিক করে তারপরে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নেবেন দেখছেন একটা জিমেল দিবেন তো একটা ডিসপ্লের নাম দিবেন আপনার একটা নাম দিবেন আর একটা পাসওয়ার্ড দিবেন হয়ে যাবে যেহেতু আমার এটা অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি এখানে আমার একটা নাম ইউজ করে আমি পাসওয়ার্ড দিয়ে আমি লগ করে ফেলি তো এটা হয়ে গেছে তো আমি দেখি এটা ওপেন করে ফেলি এই ব্রাউজারটা ওকে দেখেন আমরা যে সাইটটাতে এখন আসলাম ধরেন এখানে কার কত ডিএপি আছে এটা কিন্তু আমরা দেখতে পারবো এখন একটু রিপ্লেস করি মজুর কাজ শুরু করে দিবে ওকে তো মোজো মামু কই কাজ শুরু করে ওকে ইয়াস ও থ্যাংকস কাজ শুরু করার কথা ওকে আমি আবার একটুই করি সবগুলো আসবে হয়তো লেট হচ্ছে কিছুক্ষণ মধ্যে আসবে হ্যাঁ আসছে দেখেন এই ওয়েবসাইটটা কত দেখছেন পিয়াস হলো এক এটাও এক তারপরে এটাও এক এক এগুলা কিছু না এখানে ভালো তো নাই এখানে সর্বোচ্চ মনে করেন ষাট সত্তর আশি করে থাকবে কিন্তু এখানে এক দেখে ফার্স্ট পেজটা আসলো বুঝলাম না ব্যাপারটা ভুলবাল দেখাইতেছে নাকি দেখি দেখি এক দেখাইতেছে তার মানে ভুল দেখাইতেছে এক মিনিট আমি একটা ওয়েবসাইটের কপি করি লিঙ্কটা কপি করে ফেলি ওয়েবসাইটের নাম হচ্ছে এটা কপি করে এবার দেখেন আমি যখন ওয়েবসাইটে ঢুকলাম তখন বেশি দেখাতেছে কারণ আমার হচ্ছে এখানে আমার এখানে ওই যে ইয়ে আছে ইয়াহু আছে তো সেই জন্য প্রবলেমটা করতেছে তো আমি যখন এখানে দেখেন প্রথম থেকে আবার দেখাই তাহলে বোঝার জন্য ভালো হবে তো আমরা একটু এখানে সার্চ করে দেখি একটু রিলোড করি আবার সমস্যা হয় হ্যাঁ আস্তে আস্তে একটু সময় লাগবে তো যাই হোক এটা এই দুটোই দেখি ধরেন এই একটা ওয়েবসাইট এই একটা ওয়েবসাইট এটা হচ্ছে ফার্স্ট পজিশনে এটা আসছে হচ্ছে দুই নাম্বার পজিশনে মনে করেন ফার্স্ট সেকেন্ড তো এবার যখন আমরা এটা ক্লিক করব এটা ডিএপি কত আছে এটা আমরা দেখি আগে এটা ডিএপি আছে কত ওকে একটু বেরো এই যে দেখছেন অড পে আছে হচ্ছে মানে পেজ আছে হচ্ছে সাতান্নটা আর ডিএ আছে মানে ডিএ মানে ডোমেন অথরিটি আছে হলো নব্বইটা তো এবার এটা তো ফার্স্ট রেটটা দেখলাম এবার সেকেন্ডটা দেখি সেকেন্ডটা দেখেন ওর থেকে কিছু না কিছু কম আছে দেখাই ওর আছে কত এটা আছে হলো আটান্ন আটান্ন এটা আছে বিরানব্বই তাহলে কি কম আছে এটা নব্বই তাহলে লিঙ্ক আছে ওর নয়শো ইটা নয়শো ওর আছে এত তারপরেও ওর স্পাম স্কোর আছে ওর তিন পার্সেন্ট ইসমা মানে স্পাম স্কোর আছে তারপরে কিন্তু ও কিন্তু ফার্স্ট পজিশনে যাইতে পারে নাই কারণ হচ্ছে ও যে কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছে মানে এই লোকটা যে কিওয়ার্ড প্লেসমেন্ট করছে দেখছেন ওর কিওয়ার্ড প্লেসমেন্টটা বেটার আছে এই কিওয়ার্ডটা বারে বারে দেখেন ডেসক্রিপশনে মানে অফ পেস এসিও করে ফেলছে অন পেজ অফ পেস দুইটাই করা আছে সেজন্য কিন্তু তিনি ফার্স্ট পজিশনে তার ডিএপে থাকা সত্ত্বেও কিন্তু তিনি ফার্স্ট পজিশনে যাইতে পারে নাই সেকেন্ড পজিশনে আছে এবার যদি আরেকটা দেখি এই দুইটা তো দেখলাম এবার তিন নাম্বারটা দেখি এটা হচ্ছে তিন নাম্বারটা দেখি এটার কি অবস্থা এটা বিরানব্বই এবার দেখেন তিন নাম্বারটা ঠিক আছে এখানে সব কিছু ঠিক আছে এখানে ডি আছে বিরানব্বই বুঝলাম এটারও ডি আছে বিরানব্বই এখানে আছে আটান্ন আর এখানে আছে কত বাষট্টি মানে কয়েক পয়েন্ট কম হয়েছে বিদায় কিন্তু তার নিচে নামায় দিছে এবার তার থেকে যদি আমরা আরেকটু নিচে আসি এবার যদি আমরা এটা দেখি ধরেন এখন আমরা এটা দেখতে আসলাম দেখেন এটা কিন্তু এই ওয়েবসাইটের থেকে ডিএপিএ কম দেখি কোন একটা মনে হয় একটু একটু অপেক্ষা করি আমাদের একটা এস এম এস আসছে আমার ওকে দেখতেছি নো থ্যাংকস আমাদের এটা দেখতে হবে এটা ডিএপি কত আছে সময় লাগে কেন এত আসতেছে না ওকে মূল ওয়েবসাইটে যাই এবার দেখেন এটা কিন্তু চৌষট্টি আছে তারপরে আটাশি আছে ঠিক আছে আর এটা কত আছে বিরানব্বই তারপরে আটান্ন তো দেখেন কিছু কম যেগুলার কম সেগুলা কিন্তু পরের বাই পরে আসছে মানে এগুলা নিয়ে বেশি হয়েছে এখানে দেখেন একটা জিনিস দেখেন এখানে দেখেন লিঙ্ক চারশো পঁয়ষট্টি মানে চার হাজার ছয়শো পঁচানব্বইটা ব্যাকলিং আছে এই সাইটে এর থেকে কিন্তু অনেক বেশি ব্যাকলিং করছে ধরেন মিনিমাম ও এক লক্ষের উপরে মনে করেন লিঙ্ক বিল্ডিং করছে বিনিময়ে তিনি লিঙ্ক পাইছে কয়টা চার হাজার কারণ হচ্ছে সব লিঙ্ক বিল্ডিংই গুগল অ্যাপ্রুভ করে না কিছু কিছু লিঙ্ক বিল্ডিং অ্যাপ্রুভ করবে সেগুলাই ডিএপি হিসেবে বা no follow then do follow backlink হিসেবে যোগ হবে তো আমাদের এত কিছু এখন বুঝতে গেলে সব মাথার উপর দিয়ে চলে যাবে আমাদের এগুলো জানতে হবে না শুধু জানে রাখেন ডিএ হচ্ছে ডোমেন অথরিটি আর পি হচ্ছে পেজের অথরিটি যেটা দেখবেন যে ডিএ আছে হলো দশ বারোর নিচে সেটা বুঝবেন যে নতুন একটা ওয়েবসাইট তো এটাতে আপনাকে কন্টিনিউ সব ধরনের কাজ করতে হবে ধরেন গুগল গুগল টপ র্যাঙ্কিংয়ের যত কাজ আছে সবগুলো করতে হবে গুগল টপ র্যাঙ্কিংয়ের ক্লাস যদি করতে চান আমরা নেক্সটে দেখাবো সমস্যা নাই কারণ আজকে আমরা শুধু একটা টপিক শিখব এই ব্যাকলিংয়ের একটা টপিক শিখব যেটার মাধ্যমে আমরা এখানে প্রচুর কাজ পাইতে পারি তো তার আগে একটু একটা কাজ হয়েছে মেবি আমার আমার গুগল ইউটিউব থেকে মনে হয় একটা এস এম এস আসছে ওকে একটা এস এম এস আসছে মেবি কংগ্রাচুলেশন জানাইলো দেখে নাই কংগ্রাচুলেশন সাইন আউট হ্যাঁ সাগর ভাই আছেন ডিএপি কি বলেন তো এই তো এইটুক জানলেই হবে আর এটা কাজ করতে হবে কি সফটওয়্যার দিয়ে কংগ্রাচুলেশন আমি তো মনিটাইজেশন পার্টনার পেয়ে গেছি এখন থেকে আর্ন শুরু হয়ে যাবে ওকে দেখি মনিটাইজেশনের অপশনে চলে যাই ওকে আমি পার্টনার প্রোগ্রাম পেয়ে গেছি এখন থেকে আমার আমি আমার যদি একটা ভিউ দেখে কেউ আমি সেখান থেকে টাকা পাবো বুঝতেছেন ব্যাপারটা okay thank you S M S দিচ্ছে গুগলে আমি করলাম কি হলো তা আমি তো ভাবছি যে কোনো সমস্যা হয়েছে নাকি এটা ছয় মাস হয়েছে মেবি ছয় থেকে সাত মাস হয়েছে এই দেখেন মনিটাইজেশন সবগুলো অফ করা আছে আমাকে সবগুলো একটা একটা করে অন করে দিতে হবে তো যাই হোক এখন এটা করব না তো থাক এরকমই তো ক্লাস করি আমি তো এবার দেখেন এটার কাজ হচ্ছে এটা মোজোবার দিয়ে আরও কিছু সিস্টেম আছে মোজোবারে ধরেন আমি এই ওয়েবসাইটের মনে করে নারী বুড়ি বের করতে চাই আমার সাথে একটা কাহিনী ছিল আমি যখন আমার এক ট্রেনারের সাথে তার ওইখানে ক্লাস করতেছিলাম তো ক্লাস করার পরে তারে আবার সবাই তেমন ঘুনে না তো আমি একটা কাজ নিয়েছিলাম গুগল টপ র্যাঙ্কিংয়ের এক পঞ্চাশ ডলার না সত্তর ডলারের মতো মেবি তো সত্তর ডলারের কাজটা নেওয়ার পর আমার ওই কাজটা আমি আমার স্যারকে দেখাইতেছিলাম তখন একটা ছেলে আমার ওই ভিডিওটা আপলোড করছিল স্যারে ইউটিউবে আপলোড করার পর তো ছেলেটা এস এম এস করছে আমি আপনাকে কাজ দিব আপনি কাজটা করেন বললাম ঠিক আছে আসেন এস এম এস করে ফেসবুকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তো ছেলেটা বলল যে আপনাকে পঞ্চাশ ডলার না আমি একশো ডলার দিব আপনি আমার ওয়েবসাইটটা দেখে দেখেন এসিও মানে গুগল টপ র্যাঙ্কিংটা এনে দিতে পারবেন কি না বললাম ঠিক আছে আমি করে দিতেছি আপনার লিঙ্কটা দেন পরে লিঙ্কটা দিবে না বলে যে তুমি কি গুগল টপ র্যাঙ্কিং করবা তুমি পঞ্চাশ সত্তর ডলারে গুগল টপ র্যাঙ্কিং করতে চাও তুমি তো কাজ জানো না আমি বললাম আপনি আপনি আগে লিঙ্কটা দেন ঠিক আছে আমি লিঙ্কটা দেই তাহলে তুমি আমার ডিএপি এগুলো বের করে দাও বললাম ঠিক আছে আমাকে লিঙ্কটা দেন তো আমাকে লিঙ্কটা দিছে ধরেন লিঙ্ক দেওয়ার পর এই সাইটের ভিতরে নারী বুড়ি যা আছে কয় নাম্বার কয়টা পেজ কয় নাম্বার পজিশনে আছে ডিএপি কত মানে টোটাল একটা শিট দিছি ওই ছেলে আমাকে আড়াইশো ডলার প্রোভাইড করতে চায় বলে যে বাংলাদেশি ও মনে হয় ইকমার্স রিলেটেড কাজ করে তো বলতেছে তাহলে তোমাকে আমি আড়াইশো ডলার দিই তুমি কাজটা করো আমি বললাম যে আমি কাজটা করবো না আপনি যদি আমার এক হাজার ডলারও দেন তারপরে আমি কাজ করব না কারণ তার সাথে মিস্টেক হয়ে গেছে একবার তো এবার দেখেন আমি যখন মজোবারে আসলাম যদি কোনো বায়ার আপনাদেরকে চ্যালেঞ্জ করে আপনারা মজুবারে আসবেন এটা একটা খুব ভালো একটা টুলস আর অনেক টুলস আছে আমি সবগুলা এসির ক্লাসে দেখাবো কিন্তু আজকের মতো আমরা ছোটোখাটো বিষয়গুলোই দেখি তো আমরা যখন মজুবারে এখানে আসলাম দেখে এনরোল অল ফিউচার এখানে ক্লিক করে দেখেন নিচের দিকে আসবো কিওয়ার্ড এখানে দেখেন all keyword search in on tools আমি আমার এই ওয়েবসাইটের নামটা দিয়ে সার্চ করে দিলাম এবার দেখতে পারবো তার ওয়েবসাইটের কি অবস্থা কোথায় কি আছে কয়টা লিঙ্ক আছে সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবো র্যাঙ্কিং কিওয়ার্ড এত মিলিয়ন ঠিক আছে পেজ অথরিটি আছে হচ্ছে আপনার চৌষট্টি অষ্টাশি ডোমেন অথরিটি এই কিওয়ার্ড দ্য ফার্স্ট পজিশনে আছে ক্লিয়ার এই কিওয়ার্ড দ্য ফার্স্ট পজিশনে আছে আর মান্থলি কত সার্চ ভলিউম আছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন কত মানুষ তার ওয়েবসাইটে যায় আপনি বুঝতেছেন এই ওয়েবসাইট থেকে ও মাসে কয়েক কোটি টাকা কামাই করে এই ফোন বেসা দেখেন কতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করছে দেখছেন সবগুলো ফার্স্ট পজিশনে দেখছেন তিন তেত্রিশশো আশিটা দেখেন কি পরিমাণ বাড়তাছে দেখছেন এডিস কিওয়ার্ড কিন্তু র্যাঙ্কিং আছে টোটাল এক লাখ নব্বই হাজার মতো কিওয়ার্ড আছে তিনি র্যাঙ্কিংয়ে রাইকে দিছে এই ওয়েবসাইট দিয়ে কত মানুষ যে কাজ করতেছে আপনি বিশ্বাস করবেন না এই ওয়েবসাইটে মনে করেন এসিও এক্সপার্ট মনে করেন মিনিমাম দুই তিনশো লাগাই দিছে কাজটা করার জন্য তো প্রতিটা প্রত্যেকজনের একজন এসিওর এক্সপার্ট বা এসিও যারা কাজ করে তাদের মিনিমাম স্যালারি থাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম স্যালারি আপনি যদি এসিওর কাজ করেন যদি একটা বাইরেকে স্যাটিসফাইড করতে পারেন তাহলে আপনাকে আর পিছনের দিকে তাকাইতে হবে না আমি জার্মানির একটা বাইরের কাজ করতেছিলাম শুধু গুগল টপ র্যাঙ্কিংয়ের তিনি আমাকে মাসে দুইশো মেবি দুইশো থেকে আড়াইশো ডলার মানে ইউরো দিত আড়াইশো ইউরো আপনি বুঝতেছেন জার্মানির বাইরে ছিল তো এখানে যারা কাজ করে আপনি এই একটা সার্ভিস দিবেন ধরেন আপনি ব্যাকলিংয়ের সার্ভিস দিলেন একটা সাইটের মনে করেন গুগলে টিকায় রাখতে গেলে তার প্রতিনিয়ত ব্যাকলিং করতে হবে ব্যাকলিং ছাড়া কোনো বিকল্প নাই এখানে টিকা থাকতে হলে ফার্স্ট পজিশনে টিকা থাকতে হলে তাহলে তাকে ব্যাকলিং করতে হবে প্রতি মাসে তার মনে করেন দুই থেকে তিন হাজার ব্যাকলিং লাগবে তো এই ব্যাকলিংগুলো করাবে কাদেরকে দিয়ে আপনার মতো সেলার খুঁজবে তো এই কাজটা একবার করলে আবার করতে হবে আবার করতে হবে কারণ তার এখানে টিকা থাকতে হলে এগুলো করতে হবে কারণ তিনি না করলে তার সাথে যে আরও প্রতিযোগিতা আছে তারা তারা ব্যাক ব্যাকলিং হচ্ছে এই যে আমরা যেমন প্রমোশন করি সহজ ভাষায় প্রমোশন করি না ধরেন মার্কেটিং করি ফেসবুকে গ্রুপ পোস্টিংয়ের কাজটা করতে দেখছেন ওইটাও কিন্তু একটা ব্যাকলিং মানে লিঙ্কগুলো সরায় দেওয়া মানে স্প্রে করা মানে আপনার একটা দাম মানে দান খেত আছে ঠিক আছে তো ধান ক্ষেতের ভিতরে পোকামাকড় ধরছে এখন আপনি কি করবেন একটা কীটনাশক নেবেন নিয়ে ওই মেশিন আছে স্প্রে করার ওইটার মধ্যে দিয়ে তো স্প্রে করবেন মারার জন্য এটা মনে করেন এরকম গুগল হচ্ছে এরকম একটা জিনিস যেখানে আপনাকে লিঙ্কগুলো সরাই দিতে হবে এই লিঙ্কগুলো কোথায় সরাবেন এরকম প্রশ্ন থাকে না তো এই লিঙ্কগুলো যে সাইজাটাই সরাই দিবেন সেগুলো আমরা দিয়ে দিব আপনাকে আপনাকে শুধু বুঝাইতেছি কাজটা কি ধরেন প্রমোশন করলে কি হয় বায়ারদের ট্রাফিক ঢুকে সেল হয় এগুলো কিন্তু প্রমোশনের মাধ্যমে হয় আর এখানে কি হয় আমরা যখন এই লিঙ্ক বিল্ডিংগুলো করব ধরেন আমরা একটা সাইটে ব্যাকলিঙ্ক করব আমি বলি এখন আর একটু সহজ করি link building backlink do follow backlink profile backlink যাই বলেন না কেন সবগুলো কিন্তু একটাই ঠিক আছে সবগুলো কিন্তু একই একই জিনিস কিন্তু নাম মানে আলাদা মানে একজনের নাম মনে করেন সাগর এখানে সাগর ভাই আছে সাগর ভাইকে একজনে সাগর ভাই ডাকতেছে একজনে আকাশ ডাকতেছে আমি ডাকতেছি মাসুদ তাহলে মনে করেন একজনে কিন্তু একটার নাম ধরে ডাকতেছে কিন্তু তিনি ব্যক্তি কিন্তু একজনই তো এখানেও লিঙ্ক বিল্ডিংয়ের কাজটা হচ্ছে আপনার আমরা একজনে একটা বলি দেখেন লিঙ্ক বিল্ডিংয়ের কী কী কী কি সার্ভিস আছে দেখাই আপনাকে লিঙ্ক বিল্ডিংয়ের দেখেন কী কী কিওয়ার্ড এখানে একটা কাজই এই যে ডু ফলো ব্যাক লিঙ্ক লেখছি দেখেন SEO do follow back link দেখছেন SEO backlink back backlink authority backlink high quality backlink manually backlink profile backlink আরও আছে হোয়াইট হ্যাড ব্যাকলিং মনে করেন অভাব নাই একটা নামই মানে একটা কাজই মনে করেন ঘুরে ঘুরে তো এবার দেখেন কাজের ডিমান্ডগুলো দেখেন আপনি এই কি পরিমাণ কাজ একটু বাইবে দেখতে পারবেন না এখানে মাথা নষ্ট করা দেখেন আপনি যদি ধরেন এসিও দিলেন এবার এসিও ডু ফলো ব্যাকলিং দেখেন এসিও ডু ফলো অথবা ম্যানুয়ালি ব্যাকলিং অথবা প্রোফাইল ব্যাকলিং ওকে প্রোফাইল ব্যাকলিংটা দেখি এবার দেখেন প্রোফাইল ব্যাকলিং কিওয়ার্ডটাতে যদি আমরা সার্চ করি আঠারো আঠারো মানে আঠারো হাজার মেবি এক হাজার আটশো সার্ভিস তো এবার যখন আমরা অনলাইনে দেখবো দেখেন মাত্র পাঁচশো না দুইশো দুইশো বেরোয়েছে দেখছেন দুইশো বেরোয়েছে তো এবার দেখেন তারা লেভেল আইসে পাঁচ ডলার কিন্তু সার্ভিস দিয়েছে পাঁচ ডলারে কি করবে তিনি এটা দেখার বিষয় আছে না ধরেন আমরা গ্রুপ পোস্টিং করি কয়টা সাইটে মানে কয়টা গ্রুপে এখানেও সেম ধরেন তিনি কি করবে তিরিশটা এডু অ্যান্ড গভ মানে এডুকেশন অ্যান্ড গভর্নমেন্ট সাইটগুলোতে পেস মানে পিয়ার এটাতে থাকবে আমি সবগুলোই দেখাবো সমস্যা নাই তিনি তিরিশটা ব্যাকলিং করবে বিনিময়ে পাঁচ ডলার নেবে এবার দেখেন পাঁচচল্লিশটা ব্যাকলিং করবে তিনি নেবে কত পনেরো ডলার এটা কোষত করতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে তো এই ধরেন ষাটটা ব্যাকলিং করবে পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার এবার দেখেন এর থেকে যারা ডিমান্ডেবল কাজ করতেছে এদের দেখেন I'll build high quality do follow SEO backlink পঞ্চাশ ডলার করে নিতেছে না দেখছেন পনেরোটা এসি ব্যাকলিং করবে পনেরোটা পঞ্চাশ ডলার পনেরোটা করতে আর সর্বোচ্চ পাঁচ মিনিটও লাগবে না আমার মনে হয় না ও ওরা যেভাবে কাজ করে বুঝছেন ও তা মনে করেন যারা কিবোর্ড দিয়ে কাজ করে আপনার পনেরোটা লিঙ্ক বিল্ডিং করতে আপনার পাঁচ মিনিট লাগবে না কিন্তু এটার স্ক্রিনশট তারপরে প্রুফ তুলতে আপনার অনেক সময় লাগবে বুঝতেছেন ব্যাপারটা মানে কাজের চাইতে ব্যাকাজগুলোই বেশি তো দেখেন পনেরোটা করবেন পঞ্চাশ ডলার পঞ্চান্নটা ব্যাকলিং করবে দেড়শো ডলার একশো দশটা ব্যাকলিং করবে দুশো ডলার এই একশো দশটা ব্যাকলিং করতে একদিন একদিন সময় লাগবে একদিনে তার কামাই হচ্ছে প্রায় বিশ হাজার টাকা এখানে পঁয়ত্রিশটা কাজ রানিং আছে তার পঁয়ত্রিশটা আপনি যদি অ্যাভারেজ দেড়শো ডলার করে ধরেন তাহলে হিসাব করছেন কত ডলার এই একজন দেখেন আমরা যারা আমি বলতেছি যারা এর কাজ করে তাদের অন্যদিকে মানে তাকাইতে হয় না কারণ তারা শুধু এসি এক্সপার্ট হলে আনাফ দেখেন তিয়াত্তরটা কাজ করতেছে আমি একটু ক্যালকুলেটারে তাই ক্যালকুলেটার ওকে ক্যালকুলেটারে যখন আসলাম দেখেন একটু একটা হিসাব দেখে আপনাদের এগুলা আসলে দেখানোর উদ্দেশ্য কিন্তু আপনাদের ভিতরে একটা আত্মবিশ্বাস হবে বুঝছেন না আমি কিন্তু মার্কেট প্রাইসে এভাবে দেখাইতাম না এখানে কাজ হচ্ছে তেহাত্তরটা তেহাত্তর গুণন আপনি অ্যাভারেজ অ্যাভারেজ যদি ধরেন চারশো পঁচানব্বই ডলার তাহলে গুণন হচ্ছে চারশত পঁচানব্বই ডলার তাহলে কত ডলার হচ্ছে ছত্রিশ হাজার ডলার ছত্রিশ হাজার গুণন হচ্ছে পঁচাশি টাকা ডলার তো এবার দেখেন তার কাজ প্রায় তিরিশ লাখ টাকার কাজ চলতেছে এখন এক মাসে <laughs> তারা কি আপনি বলেন তারা কি একদিনে এই জায়গায় পৌঁছেছে মার্কেটে দুই হাজার উনিশের দিকে আসছে পাঁচশো কাজ করছে এখান থেকে কয়েক লাখ ডলার ইনকাম করছে তার কোনো ঠিক ঠিকানা নাই বুঝতেছেন উনিশের দিকে আসছে এখানে বিশাল তার ধরতে গেলে তিন বছর এখানে তিন বছরের কেরিয়ার বুঝি নাই। হ্যাঁ, যমুনা সেতু। না তাও হবে না। বাংলাদেশের যে অবস্থা পদ্মা সেতু করতে তেরো লাখ থেকে পঞ্চাশ ষাট লাখে চলে যায়। এটা হবে না। তো দেখছেন ব্যাপারটা? আপনাকে এখানে যেটা করতে হবে, আপনাকে নিয়মিত কাজ করতে হবে, কাজগুলো জানতে হবে। দেন আপনি যদি এখানে টিকা থাকেন কন্টিনিউ কিছু কিছু কাজ করেন আমাদের গাইডলাইন যদি কিছু ফলো করেন আমি মনে করি কাজ পাবেন আপনারা সবাই কাজ পাবে যদি কাজ না করেন বা গিগ পাবলিশ না করেন তাহলে কিন্তু আমি এখানে কিন্তু আমাদের কোনো হাত নাই কারণ আমরা সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দিই ক্লাসের কাজ ক্লাসে করবেন দেখা যাবে আপনার চিন্তাই করতে হবে না আমি সেই জন্য এসির পার্টটা নিতেছি কারণ হচ্ছে ইমেল মার্কেটিং আমরা যে পার্টগুলো নিছি YouTube email marketing Instagram and হচ্ছে এসিওর এই পার্টটা নিতেছি কারণ হচ্ছে এই চারটা টপিকই হচ্ছে গরম টপিক ঠিক আছে গরম তো এবার দেখাই এই কাজগুলো কেমনে করতে হয় তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা করে মানুষের যদি অর্ডার পরে থাকে আপনার কয়টা পড়বে একটা তো বলবো একশো ডলার একটা বললেই তো হইলো চৌষট্টিটা কাজ পড়তেছে দুশো ডলার করে চিন্তা করছেন আপনি আইসি গত সালে এগারো সালে দুই হাজার ষোলোতে কয় বছরের কেরিয়ার তো যাই হোক এটা নিয়ে আর নাই গাই এবার মেন কাজে আমরা চলে যাই তো আমি সবগুলোই কেটে দেই আশা করি টিএপি এটা বুঝতে পারছেন কেমনে বের করতে হবে আর কেমনে ইনস্টল করতে হবে মোজো মোজো এক্সটেকশনটা তো এবার আমরা আমাদের প্রোফাইলে চলে যাই জানি না রেকর্ড হচ্ছে কিনা না হইলেও কিছু করার নাই তো যাই হোক তো এবার আমরা আমাদের আমি একটা লিস্ট দিব আপনাদেরকে আরও লিস্ট তৈরি করা আমার কাছে প্রায় হাজার দুইয়ের লিস্ট আছে ওগুলো আমি দিবনি কিন্তু আপাতত আমি কয়েকটা দিয়ে আপনাদেরকে আপনাদের যদি লাগে প্র্যাকটিস করেন এগুলো দিয়ে তারপরে আমি বাকি লিস্টগুলো পাঠিয়ে দিব ওকে এটা জুমের চ্যাট বক্সে কেউ আসো সেলিম আসো সেলিম জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি গ্রুপটাই দিয়ে দিন তো এবার দেখেন হ্যাঁ এবার দেখেন আমি আমি এই শিটে এখানে মোটামুটি কিছু আছে প্রায় দেড়শোর মতো আছে যদি চান আপনি এগুলাতে করতে পারেন এগুলো সবগুলো ডিএপিএ ভালো ডিএপিএ ঠিক আছে এগুলো অনেক সাইট এগুলো কিন্তু সাইটের লিস্ট ঠিক আছে তো আপনি ধরেন আরও যদি সাইট চান ধরেন আপনি লিখবেন ডু ফলো ব্যাকলিং এই লিঙ্ক বিল্ডিংয়ের ভিতরে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে ঠিক আছে অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন ব্লগ পোস্টিং আছে কমেন্টিং আছে web two point zero backlink আছে আর অনেকগুলো সিস্টেম আছে সবগুলো দেখার দরকার নেই আপনি শুধু লিঙ্ক বিল্ডিং অ্যান্ড প্রোফাইল ব্যাকলিংয়ের সার্ভিসটা দিবেন তো আমরা যেহেতু আজকে লিঙ্ক বিল্ডিংয়ের কাজটা করব তো আমরা এখানে লিখি do follow do follow do follow profile profile profile backlink site দুই হাজার বেস্ট দেখ okay best do follow profile backlink site দুই হাজার বাইশ দিয়ে দেখি এবার দুই হাজার বাইশ দেখেন টোটাল এগারোশো সার মানে সাইট আছে এগুলো সাইটে করতে হবে তো আপনারা যেটা করবেন এটাতে সার্চ করার আগে আপনারা একটু আরেকটা সার্চ করতে পারেন যেমন আমি do follow do follow do follow profile অথবা লিঙ্ক বিল্ডিং যাই লাগেন না কেন প্রোফাইল একটার ভিতরে দুইটা বুঝছেন profile backlink backlink site list দুই হাজার সতেরো এটা হচ্ছে জিনুইন একটা কপি পাওয়া যায় এখান থেকে মানে এটা মনে হয় ভুল লেখছি নাকি okay do follow profile backlink profile backlink site list দুই হাজার সতেরো ওকে এটা আমার ইয়াহুতে একটু অন্যরকম আসবে কারণ হচ্ছে আপনারা গুগলে দেখতে পারবেন অনেকগুলো সাইট দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা যেটা করবেন এখান থেকে যে কোনো একটা সাইটে যাবেন তাহলে আপনারা পুরো লিস্টটা পেয়ে যাবেন তো এখানে দেখেন লিঙ্ক লিস্টগুলো নিচেই পাবেন একটু নিচের দিকে কল করতে করতে আসবেন দেখেন সাইটের অভাব নাই তো এটা আমি কেটে দেই আমি দেখি এক হাজারটাই দেখি বেশি দরকার আমাদের আমরা এই সাইটে আসলাম এই যে দেখছেন সাইটে ডিএ আছে কত ডিএ এত আপনি সবগুলো দেখতে পারেন ব্লগ লিঙ্কডিং লিঙ্কডিংয়ে দেখছেন ডু ফলো আন্ডারে চলে গেছে দেখছেন এখানে অনেক সাইট আছে টুইটারও এখানে চলে আসছে এসে চলে আসছে এখানে অনেক সাইট আছে দেখছেন অভাব নাই সাইটের আপনি এখান থেকে লিঙ্ক বিল্ডিং করতে পারেন তো আমরা প্রথমে আমাদের শিটে চলে যাই আমরা শিটে থেকে একটা করি তারপরে বাকিগুলো আমরা করি এখান থেকে একটা করি ধরেন আমি এই সাইটে লিঙ্ক বিল্ডিং করব একটা সাইট আমি ওপেন করলাম জানি না কাজ করবো কিনা ধরেন আপনাকে একটা সাইটে আসার পর ধরেন আপনি একটা দোকান তৈরি করবেন আপনাকে দোকানের অবশ্যই মানে সব কিছু সেট করতে হবে আমাদের প্রথম সেট হবে রেজিস্টার আমরা রেজিস্টার করি রেজিস্টার করার সময় আপনার একটা বেলির জিমেল লাগবে একটা জিমেল অ্যাকাউন্ট করবেন জিমেল অ্যাকাউন্ট যে বাইরের কাজটা করবেন ধরেন আপনার একটা বাইরে কাজ দিছে কার নিয়ে বা রেস্টুরেন্ট নিয়ে তাহলে ওই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নামে একটা জিমেল অ্যাকাউন্ট করব ক্লিয়ার তো আমি এই সাইটে কপি করলাম কপি করে ফেললাম কপি করে ধরেন আমি সাইটটাতে চলে গেছি এটা হচ্ছে সাইট এখানে আপনার মেলটা দিয়ে দিবেন এখানে আমার সরি এটা তো হবে না আমি একটা টেন মিনিট জিমেল ইউজ করি কারণ আমি এগুলো অনেক আগে ইউজ করছি তাহলে আমি ইউজ করি হচ্ছে টেন মিনিট মিনিট মেল এটার মানে হচ্ছে কি আপনারা ইউজ করবেন আমি শুধু ইউজ করতেছি দশ মিনিটের জন্য একটা জিমেলের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন দশ মিনিট পরে এই জিমেলের কোনো কিছু পাবেন না এটাতে বলা হয় টেন মিনিট জিমেল তো আমি একটা জিমেল দিয়ে দিই দেখি নেয় কিনা ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে দিয়ে দিলাম পাসওয়ার্ডটা আমি অ্যাট দ্য রেট পর্যন্ত দিই কপি করে কপি কপি পাঁচ আর তিন হইতেছে আট অয় হইলো নয় না জানি বলতে হবো হ্যাঁ ঠিক আছে এবার দিব চার হ্যাঁ এবার ঠিক আছে ওই যে প্রথমটা ভুল দিলাম কারণ হচ্ছে ও জানি ও জাইরেম করবো প্রথম টাইমে তো দেখেন আমাদের একটা লিঙ্ক বিল্ডিং হয়ে গেছে মানে একটা ব্যাকলিং হয়ে গেছে মানে এটা আমরা এবার যেটা করব এখানে চলে আসি ডু ফলোতে ক্লিক করি ওকে আপনাকে প্রথমে না এটা এরকম না আপনারা ফেস সবাই তো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্ট করতে পারেন না সেম এখানে অ্যাকাউন্ট করতে হবে আমি সবগুলোই দেখাবো সমস্যা নাই মানে আপনি সঠিক দিলেও একবার আপনাকে ওখানে ক্যাপচা পূরণ করতে দিব বুঝছেন আরেকবার বলবো যে ভুল হয়েছে এই জন্য জ্যারেম করে আমি ভুলই দিলাম ফার্স্ট টাইমে ওকে তো এবার দেখেন আমি এখানে আসলাম এখানে আইসা এই যে আমরা যে সাইটটা করছি ঠিক আছে একটা সাইট করছি না সাইন আপ করলাম একটা সাইট হইলো না আমার এখানে একটা প্রোফাইল হইলো না এবার যদি আমরা এখানে যদি পোস্ট করি ধরেন সাবমিট এখানে আপনার পোস্ট থাকবে না সাবমিট থাকতে পারে তারপরে অনেক কিছু থাকতে পারে দেখছেন এখানে কিন্তু আমার ওই যে বিলিট জিমেলটা করছি তো সমস্যা হইতেছে ঠিক আছে তো এটা বিষয় না তো যখন আপনারা যখনই কোনো জায়গায় আসবেন দেখবেন পোস্ট পাবেন সাবমিট পাবেন নয় যদি এগুলো না পান সমস্যা নাই ঠিক আছে আপনারা যেটা করবেন আমরা আসছি প্রোফাইল ব্যাকলিং করতে ঠিক আছে সাবমিটের যদি এখানে যদি আপনি কোনো পোস্ট করেন আপনার প্রোফাইলে এখানে তাহলে আপনার এটা হবে ব্যাকলিং এই যে মানুষ করছে দেখছেন মানুষ করছে দেখছেন এটা হচ্ছে ব্যাকলিং হয়েছে এবার যদি আমার প্রোফাইলে এই যে আমি এই সাইটটা যে পোস্ট করলাম এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং হইলো আর এটা যদি এখন আমি আমার প্রোফাইলে যদি এই ধরেন আমার এই ওয়েবসাইটটা ধরেন আমার ওয়েবসাইটটার নাম হচ্ছে দিয়ে দিলাম এটা আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এটা ঠিক আছে এখন যদি আমি এই ওয়েবসাইটের নামটা আমার হোম পেজে মানে আমার বায়োতে অথবা আপনার মানে ইউআরএলের একটা জায়গা দেওয়া থাকে ঠিক আছে যেখানে আপনার ইটা রাখতে হয় আপনাদেরকে দেখাই এখানে ধরেন আমার কিন্তু এখানে ইউআরএল নাই কত কত জায়গায় দেখবেন ইউআরএল রাখার জায়গা থাকে অথবা বলে ওয়েবসাইটে লিঙ্ক দাও এরকম কিন্তু লেখা থাকে আপনারা একটু খেয়াল করেন তো এটা দিলে কি হবে এই এই সাইটের সাথে আমার এই সাইটটার লিঙ্ক আপ হয়ে যাবে তো বলবো যে এটার ছোট ভাই অমুক বুঝতে পারছেন এই যে আমি লিউ লাইভ দিলাম না এখন এখানে যদি আমি পোস্ট করি ধরেন আমি এটা দিয়ে ফেললাম আমি এটা ওয়েবসাইটটা ইনক্লুড করে দিলাম দিয়ে সেভ করে দিলাম এই যে এইটুক কাজটা করলাম আমি হ্যাঁ এটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক যখন আপনার অ্যাকাউন্ট করবেন ইউজার নেমটা অবশ্যই কিওয়ার্ডের উপর বেস করে রাখবেন তাহলে যেটা হবে আপনার সাথে এটা মনে করেন কিওয়ার্ড হিসেবে যোগ হবে ওই কিওয়ার্ডটা র্যাঙ্কিং করবে তো এবার যদি এখানে যদি আমার ইউজার নেমটা আমার দিতাম যে বেস্ট কার তাহলে আমি ইউজার নেমটা কপ মানে একটু ই করি ধরেন এটা দিলাম ধরেন আমার এটা একটা কিওয়ার্ড দিছে ঠিক আছে তো কিওয়ার্ডটা আমি সেট করি ইউজার নেমটা দেখি চেঞ্জ করা যায় কিনা সেটিংসে যাই ইউজার নেমটা এইখানে এটা জিমেল ওকে এটা চেঞ্জ করা না প্রথম দিকে আপনাকে এটা করে নিতে হবে তো যাই হোক একটা দেখালাম এই যে একটা ব্যাকলিঙ্ক করলাম মানে এই সাইটের সাথে আমি এই সাইটের লিঙ্ক দিলাম তার মানে এই সাইটের সাথে ওই সাইটের একটা লিঙ্ক হয়ে গেল মানে বুঝাই দিলাম গুগলকে যে এটা অমুকের ছোটো ভাই ঠিক আছে পরিচয় করাই দিলাম গুগলকে এখন এই সাইট থেকে যদি কোনো লোক ক্লিক করে এই লিঙ্কের ভিতরে এখান থেকে যদি কোনো ট্রাফিক আমাদের ওয়েবসাইটে চলে যায় তাহলে সেটা হচ্ছে ট্রাফিক পাইলাম এই কিওয়ার্ডটা গুগল বুঝবে যে এই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করতেছে তার মানে এই কিওয়ার্ডটা যেহেতু মানুষ যাইতেছে এই কিওয়ার্ড দিয়ে যদি মানুষ যায় তাহলে আমার এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাই দেবো যেহেতু এটা রবটে কাজ করে রবটকে বুঝাইতে হবে আপনাদেরকে তাহলে আরেকটা কাজ করি আমি একটা করে ফেললাম ওইটা বাদ দিলাম অনেকগুলো সাইটের কিন্তু অনেকগুলো নিয়ম আপনি বুঝতে পারবেন না যে কোনটার কীরকম হতে পারে মানে একটা সাইন আপের অপশন খুঁজে পাবেন না। মানে যেগুলা খুঁজে পাবেন সেগুলা আপনি দেখে, দেখে সার্চ করে, করে আপনাকে বুঝে নিতে হবে। তো আমি আরেকটা ওপেন করি দেখি। তো এই যে দেখেন ট্রাই ফর ফ্রি। ঠিক আছে? দেখি এখানে কিন্তু আমি জীবনেও আসি নাই এটাতে করতে। তো আমি দেখি ট্রাই ফর ফ্রিতে যাই দেখি সাইন আপ হয় কিনা। তো আমি টেন মিনিট জিমেলটা আছে কিনা আমি দেখে নই চার মিনিট আছে এখনও ওকে। আপনারা নিজের জিমেল দিবেন দিয়ে আপনি আমি এখানে জিমেলটা দিলাম সাইন আপটা করবো দেখি নেয় কি না ওকে একটা ভেরিফাই কোড যাইতেছে ওকে আমি ভেরিফাই কোডটা আমি এখানে পেয়ে যাবো সমস্যা নেই কারণ আমার কাছে সবগুলোই আসছে হ্যাঁ একটা কোড আছে কোডটা হচ্ছে এটা হচ্ছে কোড মানে ভেরিফাই যেভাবে করে সবাই সেমভাবে তো আমি এই কোডটা দিয়ে দিলাম এবার ভেরিফাইটা হয়ে গেল তো এবার বলতেছে ক্রিয়েট ওয়ার্ক প্রেস ওকে দেখি নিচের দিকে আসি একটা দুইটা গ্রুপে জয়েন করতে বলতো ওকে আমি জয়েন করি ইয়োর নাম এক মিনিট এখানে দেখতে হবে মেম্বর ওকে ইনফর্ক এটা আমি যে কোনো দিন যাই নাই আমি প্রথমটা দিয়েই করি দেখি আপনাদের বুঝে বুঝে করতে হবে আর কি অনেক কষ্টকর <laughs> যদিও একটা সাইটগুলোতে একবার করলে আপনাকে আর পরবর্তীতে আর চিন্তা করতে হবে না আপনি দুই একটা করলে বুঝতে পারবেন পাসওয়ার্ড দিলাম একটা ওকে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম হোকটা সাইটের নিয়মে হোকটা আপনাকে শুধু খুঁজে খুঁজে দেখতে হবে যে কোনটার কি মনে হয় হচ্ছে কাজ যেটাতে আপনি কিছুই বুঝবেন না ওইটাই স্টপ দরকার নাই আরেকটাতে যাবেন গা ঠিক আছে দেখি কাজ হয় কিনা অবশ্য আমি যেগুলো তো লিডগুলো কালেক্ট করে রাখছি সবগুলো আপনার কাজে লাগবে কারণ ওগুলো থেকে আমি করি কাজ আরও আছে সিট আমার দেখেন আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল একটা প্রোফাইল ক্রিয়েট হলো এবার দেখেন আমি যদি এখন আমার পোস্ট করি এখানে যদি আমি পোস্ট করি তাহলে কিন্তু আমি একটা ডু ফলো ব্যাকলিং হবে আর এখানে আমার যদি লিঙ্ক রাখতে পারি তাহলে আমার প্রোফাইল ব্যাকলিং হবে দেখি লিঙ্ক রাখার কোনো অপশন আছে কিনা এটা হচ্ছে আমার প্রোফাইল প্রোফাইলে চলে আসি দেখি প্রোফাইল আসলাম edit profile Gmail okay add a bio okay phone number দেখেন এখানে বায়ো দেওয়া আছে তার মানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা বায়োতে অ্যাড করতে পারবো আমার ওয়েবসাইটের নামটা কি ছিল নিউ লাইফ লার্নিং না ধরেন আমার এটা হচ্ছে ওয়েবসাইটের নাম আমি এটা কপি করলাম কপি করে এই বায়োতে রেখে দিই যদি ইউআরএল দেওয়ার অপশন থাকে তাহলে ইউআরএল দিবে আর যদি না থাকে তাহলে বায়োতে দিবেন তো আমি সেভ করে ফেলি দেখি নাই কিনা হয়ে গেছে এই যে ওয়েবসাইটটা আমি লিঙ্ক করলাম এই ওয়েবসাইটটা আমার এখানে আমার গুগলের সাথে অ্যাড হয়ে গেল মানে আমার সাথে ওর সাথে লিঙ্ক আপ হয়ে গেল এখানে এই যে আমি একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক করলাম এটা আমি no follow high quality no follow backlink পাইলাম ছোট্ট একটা আপনাকে ডিএফিএ দিয়ে দিতে পারে ঠিক আছে এটা করতে হবে যখন আপনি পোস্ট করবেন তখন দিয়ে দিলেন এর একটা এটা হলো আমার প্রোফাইল ব্যাকলিঙ্ক আপনি যদি এইটুক কাজ করে জমা দেন তারপরেও কাজ আছে সমস্যা নাই তো একটা কাজ করলাম এবার আমার একটা পোস্ট দরকার তাহলে আমি একটা পোস্ট করি আমি একটা পোস্টে যাই ভালো একটা পোস্ট যে আমার কথা বুঝতে পারতেছেন কি না আল্লাহই জানে প্রথম প্রথম নাও বুঝতে পারেন সমস্যা নাই ভিডিওটা একটু বারে দেখতে হবে আর যদি না বুঝেন তাও সমস্যা নাই কারণ হচ্ছে তাহলে আমাকে এসিওর পার্ট একদম প্রথম থেকে নিতে হবে মানে ধরে ধরে তো আমি এটা কপি করে ফেলি এটা ধরেন আমার একটা বায়ার আপনাকে একটা ডেসক্রিপশন দিছে ঠিক আছে এই ডেসক্রিপশনটা আমরা এই যে দেখেন ডেসক্রিপশনের জায়গায় এখানে দেওয়ার অপশন আছে ডেসক্রিপশন দিয়ে দিলাম ঠিক আছে এখানে সব কিছু আছে আমি চাচ্ছি নাজমুলের ছবিটা নাজমুলের ছবিটা কপি করে ফেলি নাজমুল কই ধরেন দরকার নেই ওটা ঠিক আছে আমি অন্য একটা পিকচার নিয়ে আসি ধরেন আমার একটা পিকচার দিয়ে দিলাম ওই যে বাইরে আপনাকে সব কিছু দিয়ে দিবে সমস্যা নাই আমি ধরেন এখান থেকে সরি আমি টা যাব ডেসক্রিপশনটা যাই ভুল হয়ে গেছে maybe add <laughs> a post caption okay create post okay create পোস্টে যাই ওকে পোস্ট করলাম এবার আমি চাচ্ছি যে একটা ক্যাপশন দিতে এখানেও দেওয়া যাবে এটা লিঙ্ক দেওয়ার জন্য আমি এখানে দিয়ে পোস্ট করে ফেলি আমি চাইলে এখানে লিঙ্ক করে দিতে পারবো যে টেক্সের সাথে মানে অ্যানকোর টেক্স ধরেন নিউ লাইফ লার্নিংয়ের সাথে আমি টেক্স যদি অ্যানকোর করে দিতে চাই ধরেন এখানে দিলাম একটা কিওয়ার্ড যে best institute institute okay best institute এটার সাথে যদি আমি লিঙ্ক আপ করি আমাদের ওয়েবসাইটের তাহলে কী হবে অ্যানকোর টেক্স হবে এটা হচ্ছে এটা খুব কাজের ঠিক আছে মানে গুগলকে বোঝানো যাবে আর কি এই যে লিঙ্ক করে দিলাম তাহলে আমার একটা লিঙ্ক হয়ে গেল এবার আমরা দেখেন পোস্ট করে দিলাম পোস্ট করে দিছি না দেখেন সব কিছু পোস্ট হয়ে গেছে এই যে একটা পোস্ট করলাম এটাই হচ্ছে ব্যাকলিং বুঝতে পারছেন আমি তিনবার পোস্ট করছি একটা পোস্ট তিনবার করছি তো এটাই হচ্ছে ব্যাকলিং একটা ব্যাকলিং করছি এবার বায়ারকে কীভাবে জমা দিবেন এরকম অনেক সাইট আছে ঠিক আছে আরও সাইট দেয় এই একটা করছি শিট জমা দিবেন কিভাবে শীটটাকে তৈরি করে ফেলি ঠিক আছে তো আপনারা চলে যাবেন গুগল ড্রাইভে গুগল ড্রাইভ গুগল ড্রাইভে ফেসবুকের মতো করেই দিতে হবে কিছু করার নাই ঠিক আছে ধরেন আমি একটা গুগল ড্রাইভে শিট তৈরি করি আমি সব মোটামুটি আরও কয়েকটা দেখাই আপনাদের যাতে যাতে ভালো লাগে আর কি কাজটা করতে যেন আপনাদের ভয় না পেতে হয় আপনারা যদি দুই একটা করেন আসলে কিছুই না এগুলা এগুলো বাচ্চাদের কাজ ব্যাকলিং খালি আপনাকে বুঝতে হবে সাইন আপ করাটা বুঝতে হবে সাইন আপ করবো আর হচ্ছে পোস্ট করব। এই দুইটা জিনিস খুঁজে পাইলে আপনার কাজ হয়ে গেল তো এখানে লেখলাম একটা বায়ের নাম দিয়ে লেখে দিলেন ধরেন মনির বাই মনির বাই হচ্ছে বায়ার এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার দিলাম ফেসবুকের মতোই ধরেন সিরিয়াল নাম্বার দিলাম এটা হচ্ছে সাইট লিঙ্ক সাইট মানে backlink site list okay site website link website link তারপরে দিতে পারি হচ্ছে স্ক্রিনশট স্ক্রিন শট এগুলো সাজাবেন ঠিক আছে আমি শুধু দেখা যেতেছি স্ক্রিনশট লিঙ্ক আর দিতে পারেন হচ্ছে লাইভ লিঙ্ক অথবা profile link live link live link okay আর একটা শিট নিয়ে আসি এখানে এখানে দিয়ে দিই এখানে দিয়ে হচ্ছে প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্ক এই দুইটা দেওয়ার উদ্দেশ্য আছে ঠিক আছে এটা আপনি একটু বড় করে দিবেন আমি শুধু দেখানোর জন্য তাড়াতাড়ি করে যাইতেছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে নিয়ে নেন সাজায় মোজায় নিয়ে নেন তো এখানে একটা সিরিয়াল দিলাম দুই এক দুই এক দুই দিয়ে এখানে সিলেক্ট করে টান দিয়ে দিলাম তো এবার ধরেন এটা মার্কার করে দিই যাতে একটু দেখতে যেন ভালো লাগে মার্কার করে দিলাম তো এবার আমি ধরেন আমি একটা শিট নিছি এটা হচ্ছে আমার কি এখানে আমি পোস্ট করছি এই পোস্টের স্ক্রিনশটটা নেই তাহলে স্ক্রিনশট নেওয়ার জন্য তো অবশ্যই স্ক্রিনশট নামের একটা টুলস লাগবে তো লাইট শট আমরা এখান থেকে লাইট শটটা নামাই নিই মোড থেকে এক্সট্রেকশন অথবা থ্রি ডট মেনু থেকে এক্সটেকশনে যাবেন এক্সটেকশনে আসলাম আইসে এখানে সার্চ করলাম আবার মেনুতে আসলাম আসার পরে ক্রম ওয়েব স্ট্রি ক্লিক করলাম এখানে আসার পরে এবার লেখি আমি light shot L I G S T light S H O T shot light shot এই দেখেন প্রথম একটা লাইট শট পাবেন কালো করে এই এটা নেবেন নিয়ে এটা অ্যাড করে ফেলবেন তো আমি অ্যাড করে ফেলি এগুলো তো সবাই জানে ঠিক আছে ক্লাসে আজকে মানুষ খুবই কম বুঝলাম না কিছু সেলিম সাগর ভাই মনির ভাই আরগুলা কই হ্যাঁ ওয়ালাইকুম সালাম তো এটা করে ফেলবেন করে ফেলার পর এটা আমি পিন করে দিলাম পিন করে দিয়ে এবার আমি স্ক্রিনশটটা তুলে দিই ধরেন আমি স্ক্রিনশটটা এখান থেকে করে ফেলি ধরেন স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম এখান থেকে অ্যাড এই যে মেঘের মতো একটা আইকন আছে আপলোড এখানে ক্লিক করব তো এটা আমি সম্পূর্ণ কপি করলাম কপি করে এবার আমি আমার যে শিটটা তৈরি করছি সে শিটটার এখানে স্ক্রিনশটটা দিয়ে দিলাম এবার আমি কোন সাইটে কাজটা করছি এই সাইটের নামটা কি এই যে ডট কমের সামনে যে সাইটের নামটা থাকবে অথবা আপনি যে শিটটা থেকে নামটা নিছেন এটা কপি করবেন কপি করে এখানে দিয়ে দিবেন তাহলে দুইটা পেয়ে গেলাম এখন হলো প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্কটা কি আপনি এই যে দেখেন কনারে একটা জিনিস পাবেন আপনার নামের উপরে ক্লিক করবেন প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর দেখেন এটা হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক এই যে লিঙ্কটা সম্পূর্ণটা কপি করে ধরেন এই শিটে দিয়ে দিবেন তারপরে লাইভ লিঙ্ক আপনি যে পোস্টটা করছেন সেটা লাইভ লাইভ লিঙ্কটা টাইমের উপরে দেখি ক্লিক করলে হয় কিনা টাইমের উপর ক্লিক করি দেখি কাজ করে কিনা তার মানে হচ্ছে না প্রোফাইল লিঙ্কটা যদি প্রোফাইল লিঙ্কে না কাজ করে ধরেন লাইভ লিঙ্কটা যদি না নিতে পারেন তাহলে এই যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন পোস্ট লিঙ্ক ধরেন এবার আমি সার্চ করি দেখি পোস্ট লিঙ্কে কাজ করে কিনা সবগুলা চেক করবেন দেখেন পোস্ট লিঙ্কে কাজ করতেছে ঠিক আছে এবার আমরা পোস্ট লিঙ্কটা এই যে লাইভ লিঙ্কের এখানে দিয়ে দিলাম ক্লিয়ার এবার ধরেন আমি একটা করলাম কাজ তারপরে তারপরে আমি আরেকটা করি তো আরেকটা করি তাহলে এটাতে আমি ই করে ফেলি তো রেনার কোনটাতে যাওয়া যায় এটাতে যাই দিই ডিএপি ভালোই আছে সেম আগের মতোই sign in and login okay আমরা সাইন আপ করি সাইন আপ করার জন্য আমাদেরকে আগের মতো করে সব কিছু দিতে হবে টেন মিনিট জিমেলটা কই আছে মাত্র এক মিনিট এক সেকেন্ড নতুন আরেকটা জিমেল নিলাম আপনারা এখান থেকে নেবেন আপনারা জিমেল খুলে নেবেন একটা সাইটে হ্যাঁ হ্যাঁ এগুলা আমি সাইট কিছু পাঠাই দিব হাজারখানি সাইট আছে আমার কাছে না, না আরও আছে আরো আরও আছে। এখানে গুগল থেকে সার্চ করে নেওয়া যাবে সমস্যা নাই। তো এবার দেখেন আমরা ক কন্টিনিউ করে ফেললাম। দেখি একটা ভেরিফাই করতে হবে কিছুক্ষণের মেয়েদের সমস্যা নাই। আমরা করে ফেলি। দেখেন সেম সবগুলো সেম কিন্তু ড্যাশবোর্ড আলাদা এখান থেকে বলতেছে মানে চুজ করতে ওকে আমি কয়েকটা দিয়ে দিলাম এমনি মানে কোনগুলো পছন্দ করেন আপনি সেইগুলো দিয়ে দিলেন তো দিয়ে দেওয়ার পরে এই কাজটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় ঠিক আছে অনেক বেশি পাওয়া যায় তো সবাই একটু প্র্যাকটিস করবেন বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে সমস্যা নাই এগুলো মহামারী কোনো কাজ না শুধু এবার আমরা প্রোফাইলে যাই আমাদের আগের মতো করে প্রোফাইলে ব্যাক লিঙ্কটা আমাদের লিঙ্কটা রাখবো দেখি লিঙ্কটা রাখার কোনো অপশন আছে কি না শেয়ার ফ্লাপ ওকে শেয়ার তার মানে এখানে রাখার অবস্থা নাই পোস্ট করি না জায়গা তো আছে এখানে মানে ভেরিফাই করতে হচ্ছে ওকে ভেরিফাই কোড হ্যাঁ বুঝতে পারছি সেই জন্যে আমারে কাজটা করতে দিতেছে না ডাউট আছে প্রচুর ডাউট ওকে এবার ভেরিফাই হয়ে গেছে তো এবার দেখি আমরা প্রোফাইলে কাজ করতে পারি কিনা প্রোফাইল আসি আমাদের ওয়েবসাইটটা বসানোর কোনো জায়গা আছে কিনা ওকে আমাদের ওয়েবসাইটটা বসানোর জায়গা আছে দেখছেন আমি কিন্তু খুঁজে পাই না এখানে একটা ক্লিক করছি পেয়ে গেছি আপনারা একটু ক্লিক করে করে দেখবেন এবার আমি দেখি নিউ লাইফে চলে যাই আমাদের কপি করি লিঙ্কটা লিঙ্কটা কপি করলে মনে করার পোস্টটা পেয়ে যাবো সমস্যা নাই তো আমি এখানে কপি করে টাইটেল ডেসক্রিপশন দিতে বলতেছে ওকে তো আমার টাইটেল আবার ওগুলো কপি করে আনতে হবে জামেল আর কোনো শেষ নাই ওকে এখানে তো আছেই ওকে এটা এটার ডেসক্রিপশনটাকে কপি করে ফেলি তো এটা কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিলাম আর হচ্ছে ধরেন টাইটেলের নাম দিলাম হচ্ছে নিউ লাইফ লার্নিং ওইটা মনে করেন যে কিওয়ার্ডটা দিবেন ওই কিওয়ার্ডটা বায়ার আপনাকে দিয়ে দিবে সব কিছু তো আপনারা গিকটা পাবলিশ করলে বুঝতে পারেন দু একটা কাজ করলে মাথার ভিতরে চা পাইলে এগুলো কিছু না আপনি এক্সপার্ট হয়ে যাবেন না সমস্যা নাই institute institute learning life institute ধরেন সবগুলো সেম একটু কম বেশি হবে বুঝতে সমস্যা নাই একটা পোস্ট আমার এখানে আমার ওয়েবসাইটের নামটা রেখে দিলাম ডেসক্রিপশনের ভিতরে কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবার দেখেন আমার ওয়েবসাইটের নাম দিতে বলতেছে ওকে দিয়ে দিলাম অ্যাড করে ফেলি ম্যাগাজিনে ওকে আইটেম অ্যাড দেখি হয়েছে কিনা হয়ে গেছে দেখছেন আমার একটা পোস্ট রেখে দিছি এই ওয়েবসাইটটা আমার ওই ইনস্টিটিউটের কাজে সেই কাজে লাগে দেখছেন নিউ লাইফ লার্নিং সব ডিসক্রিপশন অটোমেটিক ইংলিশের টাইপ পড়ছে বেস্ট ইনস্টিটিউট মানে ওয়েবসাইটের লিঙ্কটা শো করে দিয়েছে ওয়েবসাইটে পোস্ট হচ্ছে এখানে দুইটা পোস্ট হলো একটা একটা দুইটা এটা হচ্ছে ডু ফলো ব্যাক লিঙ্ক আরও যদি পোস্ট করতে চান এখানে আছে পোস্ট করার অপশন দেখছেন ক্রিয়েট ম্যাগাজিন আবার চাইলে নিচেও দেখেন অ্যাড প্লাস আইকন এখানে ক্লিক করে একই জায়গায় নিয়ে আসতে পারেন সেম এভাবে আপনাদের কাজগুলো করতে হবে তো এটাও ডিসক্রিপশনটা কপি করে মানে স্ক্রিনশটটা নেই পোস্টটা করছি এইটুকুই আমাদের প্রমাণ দিতে হবে আর কোনো কাজ নাই খালে সাইন আপ করা একটা পোস্ট করা আর প্রোফাইল লিঙ্কটা রাখা তো স্ক্রিনশটটা রেখে দিলাম তো স্ক্রিনশটটা রাখার পর এবার আমি কি করব ওকে এই লিঙ্কটা আমার হচ্ছে এই যে দেখেন অ্যাট দ্য রেট এটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক আমি এটা কপি করে ফেললাম কপি করে profile link okay profile link আর হলো লাইভ লিঙ্ক একখানি দিয়ে দিলাম একই তো profile back link link building দুইটা একসাথে করতেছি <laughs> তো এবার হ্যাঁ একই কথা তো এবার আমি এটা কপ মানে ইউআরএলটা কপি করলাম ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিলাম এই যে কাজ হয়ে গেল আমি তো পনেরোটা লিঙ্ক বিলিকে যদি দুশো ডলার দেয় তো আমি এখানে বিশ ডলার কামাই করে হলাম তো এবার যদি কোনো বায়ার আসে এভাবে লিস্টগুলো তৈরি করে আপনাকে শেয়ার থেকে শেয়ারে ক্লিক করবেন ক্লিক করে নিচে দেখেন গেট লিঙ্ক দেওয়া আছে এখান থেকে অ্যানি উইথ দ্য ইডিট এখানে দিয়ে দিয়ে তারপরে ভিউ দিয়ে দিতে পারেন অন্য অন্য দিতে পারেন দিয়ে ইডিট দিয়ে দিয়ে কপি করে লিঙ্কটা বাইরেকে পাঠিয়ে দেবেন শেষ কাজ এইভাবে সবগুলো লিস্ট আমি আপনাকে দিয়ে দিতেছি সমস্যা নাই এই ওয়েবসাইটগুলো চেক করে করে দেখে দেখে দেখে আপনি কাজগুলো করে একটা শিটের ভিতরে রাখবেন যাতে পরবর্তীতে বায়ারদেরকে সহজে দিতে পারেন আর এটা কিন্তু খুব হাই কোয়ালিটি সাইট দেখছেন ডিএপিএ কত ডিএ দেখেন এখানে ডিএ আছে হচ্ছে নব্বই আটানব্বই নব্বইয়ের উপরে সবগুলো তিরিশ হইলে নাফ অভাব নাই ঠিক আছে সবগুলো তৈরি করা আছে তো আপনি আপনাকে এই এই লিঙ্কটাও দিয়ে দিলাম এই জুমের চ্যাটবক্স ডোমেন অথরিটি মানে ডোমেন ডট কম আছে না এটা হলো ডোমেন এনকটেক্স নাকি এসিও এটা হ্যাঁ ওয়েবসাইট থেকে সবগুলো আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা আমি লিঙ্কটা জুমের চ্যাটবক্সে দিয়ে দিছি সবগুলো কপি করে গ্রুপে দিয়ে দিন তো আর যাবো না ঠিক আছে আপনার একটু প্র্যাকটিস করেন ওকে আর একটা দিছি লিঙ্ক এটা এই লিঙ্কটা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছি তো আরও যদি কোনো প্রবলেম থাকে ক্লাসটা মানে কাজটা না করে আসলে কোনো কিছু বলা যাবে না আপনারা কাজটা করেন তাহলে হয়ে যাবে আমি আরও করব আরও করতে বললেন আরও করি সমস্যা নাই তো আর কোনটা করুন বলেন একটা করলে এলো কোনটা করা যায় অ্যান্সার ডট কম দেখি তো কারণ এটা করতে খুব একটা কষ্টকর না ঠিক আছে ইজি আমার কাছে আমার কাছে এগুলো ইজি লাগে সবগুলো ইজি আমি এগুলো জীবনেও মানে আজকে ফার্স্ট টাইম আমি ঢুকতেছি এখানে এর আগে আমি কোনোদিন ঢুকিই নেই এখানে মানে আপনার যদি রাস্তা চেনা থাকে না এগুলো কোনো ব্যাপার না এটাই পারবো না এটা বাদ এত ট্রাই করার কোনো সময় আছে এই যে দেখেন প্রোফাইল হয়ে গেছে গা আমার হাতাতে দেখেন প্রোফাইল হয়ে গেছে এবার আমি একটা সেটিংয়ে যাব দেখেন এবার কিন্তু প্রোফাইলের ভিতরে সেটিংয়ে আমি অপশন পাইয়ে যেতে পারি সেটিংয়ে যায় দেখেন বা মানে আমার ওয়েবসাইট রাখার কোনো জায়গা আছে কিনা এই যে ওয়েবসাইট নোটিফিকেশন ভেরিফাই ইমেল হ্যান ত্যান চাইতেছে দরকার নাই তো যদি না রাখতে পারেন কোনো সমস্যা নাই একটা পোস্ট করে দিবেন হয়ে যাবে ধরেন আমি একটা পোস্ট করবো এখন দেখি পোস্ট করার অপশন আছে কিনা এটা তো answer site guide guide guide guide create guide okay question দেখি কোশ্চেন করা যাবে দেখছেন আমি কোশ্চেন করতে পারবো যে আমার কী লাগবে কোশ্চেন সাইট এগুলো তো এগুলা করতে পারেন তারপরে আমি আরও যাই ফাইবার দিয়ে দিছে এটা তো ভুল দিছে দেখছেন মাঝে মাঝে ভুল দিছে অনেকগুলো ফাইবার কোনো দিন লিঙ্ক বিল্ডিংয়ের সাইট হতে পারে নাকি তো এবার দেখেন আর একটা সাইডে আসলাম তো এটা তো মোটামুটি কোটা নিতে পারেন দেখেন মাসে পোস্ট করছে এই সাইটটা কাজে লাগবে এখানে যদি কোনো পোস্ট করি ধরেন ক্রিয়েট মানে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি একটা অ্যাকাউন্ট করে ফেলি নাম ঠিকানা দিয়া ওকে টেন মিনিট জিমেল দেখে আছে কিনা ম্যাথ আছে না দশ মিনিট হয়ে গেছে আমার জিমেল খোলার তো টাইম নেই আপনি একটা জিমেল দিয়াই অনেকগুলো সাইটে কাজ করতে পারবেন তো আমি ফুল নেম দিলাম না আগে জিমেল দেই ওকে জিমেল এখানে হচ্ছে নাম নাম দিলাম রাজু আহমেদ রাজু আহমেদ তারপরে রেফার আইডি এটা কি ডট কম মানে এটা মনে হয় Gmail okay password at the rate মানুষ যে কতভাবে টাকা ইনকাম করে বলার বাইরে ফোন নাম্বার দিতে হলে দিবেন না দিলে দরকার নাই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো ফোন নাম্বারটা এটাও দিতে বলতেছে একটা জন্মনি তারিখ দিয়ে দিলাম India Bangladesh okay Bangladesh captcha দিতে বলতেছে একটা সি এ কি লেখছে এটা এম সি না সি ফর আমি তো দেখতে বুঝতেছি না তারা সি ফোর এমসি বোঝা যায় ওকে আবার কনে কি মিস আছে অ্যাকাউন্ট হচ্ছে না প্লিজ রিসেন্ট ইউর আইডি আবার কোন জায়গায় উনি বলেছে আমি এত কষ্ট করতে পারবো না আরেকটাতে যাই দে না ওটা ওটা ভুল দিছে তুই একটা ভুল দিবে আমি বললাম না সেই জন্য আমি সতেরো সাল সাজেস্ট করি তো এটাতে করা যায় মানে কিছু কিছু সাইট আছে একটু কঠিন কঠিন লাগবে না বুঝলে সময় পাস করার কোনো দরকার নেই আপনি চলে আসবেন আমি দেখি এখান থেকে এইভাবে জিমেলটা লগ ইন করা জিমেল দিয়ে করে ফেলি সাইন আপ করা এত টাইম নেই okay create account okay account করে ফেলি কিছুটা সময় লাগবে আর কি প্রতিটা কাজ করতে গেলে কিছু নেম ওয়ার্ক ধরেন এখানে আমার কিওয়ার্ডটা দিয়ে দিলাম আমার কিওয়ার্ডের নামটা কি আমার ইনস্টিটিউটের নামটা দিয়ে দিলাম ইমেল স্যান্ড দরকার নাই ট্রায়াল ওকে ট্রায়াল ইউজ করি দেখিন নাই কিনা এখন আবার টেয়া চাইতেছে সমস্যা ওকে চলে আইসি টিয়া পয়সা দেওয়ার সময় নাই তো এবার দেখি এখানে আমার প্রোফাইলে কোনো কিছু রাখার অপশন আছে কিনা add a new account okay যদি আমি অ্যাড অ্যাকাউন্ট করতে চাই করতে পারবো দরকার নাই আমাকে দেখতে হবে সেটিংয়ে যাই ওকে সেটিংয়ে দেখি আমার ওয়েবসাইট রাখার কোনো জায়গা আছে কিনা notification suggest display enable friend দেখেন যদি না পান তার মানে বুঝতে হবে যেটা ই না আপনার ডুব মানে প্রোফাইল ব্যাকলিংয়ের না তাহলে আপনাকে কিন্তু লিঙ্ক বিল্ডিং করে রাখতে হবে তো আপনি একটা লিঙ্ক বিল্ডিং করি দেখি লিঙ্ক বিল্ডিং করবার দেয় কিনা প্রোফাইল ভিজিট ওকে এই যে ইউজার নেম পাইছি বায়ো পাইছি দেখছেন কোন জায়গায় কি হারা মানে লুকায় রাখছে আর কি তো এখানে আপনার ওয়েবসাইটের নামটা রাখবেন আমি ওই আমার ইটা দিয়ে দিই ওয়েবসাইটের নামটা দিয়ে দিই এই যে আমি ব্যাকলিং করতেছি আমার কাজে লাগবো <laughs> যাই করবেন ব্যাকলিং যাই করবেন সেটাই কাজে লাগবে র্যাঙ্কিংয়ে হেল্প করবে তো আমি এখানে আমার বাড়িতে ওইটা সম্বন্ধে ডেসক্রিপশন দিলাম কিওয়ার্ড দিয়ে সেভ করে দিই শেষ তাহলে সেভ হয়ে গেছে এটা প্রোফাইল ব্যাকলিং হয়ে গেল এবার ক্রিয়েট পোস্ট আমি একটা পোস্ট করব ঠিক আছে ক্রিয়েট বোর্ড মানে প্রিন্টারেস্টের মধ্যে বোর্ড যদি ক্রিয়েট পোস্ট না থাকে বোর্ড ওকে আমি একটা বোর্ড করে ফেলি ধরেন এখানে বোর্ডের টাইটেল ওকে টাইটেল আমার ধরেন এটাই এটাই হচ্ছে আমার টাইটেল মানে হকটা ওয়েবসাইটের নিয়ম হকটা আপনাকে বুঝা বুঝা নিতে হবে তা আমি এখানে জীবনও আসি নাই ঠিক আছে আমার কেউ আমার বংশের কেউ আহে না এই জায়গায় তো তো আমি আসলাম আসার পরে এখন দেখেন আমি একটা বোর্ড তৈরি করলাম এবার আমি এখানে পোস্ট করব ধরেন একটা পোস্ট করলাম ধরেন পোস্টটা কই এখান থেকে এই পোস্টটা আমি কপি করে দেখি ধরেন এটা টুকে আমি কপি করি কপি করে এবার দেখি এখানে ডিসকাস করা যায় okay create post add card add card ধরো আমি এটাই দিয়ে দিলাম অত কিছু দরকার নাই আবার বলতেছে ঝামেলা ওকে সেভ করি move add card copy card post করার অপশন নাই create invite দেখি অ্যাড লিস্ট অ্যাড অনেকগুলো দেখি সেভ করে ফেলি ক্রিয়েট টেমপ্লেট এখন একটা টেমপ্লেট ইউজ করতে বলতেছে আপনাকে প্রথমবার বুঝলেই হয়ে যাবে ঠিক আছে এবার পোস্ট করা অপশন পাইছি এই যে পোস্ট করা অপশন নিউ লাইভের এখানে ডেসক্রিপশন দিতে হবে খুঁজা খুঁজা এই যে একটা বোর্ড তৈরি হলো প্রিন্টারেস্টের মতো বুঝলাম তো করে ফেলে এবার ক্রিয়েট করে দিই দেখি হয় কিনা এটার নাম দিব হচ্ছে new life new life okay board তৈরি ক্রিয়েট কার্ড ওকে একটা পোস্ট হয়ে গেছে দেখি পোস্টটা কোন জায়গায় গেল প্রোফাইলে যাই তো এটাই তো profile account privacy card okay card activity okay দেখছেন আমার পোস্ট হয়ে গেছে কতগুলা এইভাবে কাজগুলো করতে হবে বুঝতে সমস্যা হলে কোনো কিছু না আপনার কাজ হচ্ছে আপনি লিঙ্কটা সাবমিট করবেন আপনার পোস্টটা সাবমিট করবেন আর কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটে মানে এইগুলো সাইটের ভিতরে আপনার ওয়েবসাইটের লিঙ্ক রাখবেন পোস্ট রাখবেন কিওয়ার্ডটা রাখবেন শেষ আর কোনো কাম নাই আর বায়ারকে স্ক্রিনশট মিসক্রিপশন দিয়ে দিবেন শেষ ঝামেলা ওকে তো যাই হোক আজকের মতো এখানে থাক যদি না বুঝেন আবার ক্লাস নিতে হবে কোনো ঘরে কিছু নাই